সম্মানিত ভিউয়ার্স তো আমি আমাদের হোম সার্ভিসিং থেকে দেখতে পাচ্ছেন একটি সিলিং টিভি সার্ভিসিং করতে এসেছি এখানে আসলে দুটি কাজ করার কথা ছিল এখানে তো একটি টিভি হচ্ছে জাপানিজ তো ওই টিভিটার যে প্রবলেম সেই প্রবলেমটি আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে বলেছি আর এটাকে আমরা এখানে করে দেব তো এই টিভিটি হচ্ছে আলট্রাসলিং এটাও অরিজিনাল ব্র্যান্ডের একটি টিভি তা আমরা এই টিভিটি রিপেয়ারিং করব তো এটার যে প্রবলেম আপনাদেরকে আমি দেখাবো অবশ্য তো এই টিভিটি সম্ভবত আরও কাজ করানো হয়েছে বুঝাই যাচ্ছে কিন্তু এটার যে চ্যানেল একেবারেই ফিক্স করে দিয়েছে তারপর আমরা এটা খুলে দেখব কি পরিস্থিতি এটার যে প্রবলেমটা আসলে দেখতে পাচ্ছেন এটা একবার ছাড়ছে হ্যাঁ, একবার হ্যাঁ। ধরছে এই একটা প্রবলেম হ্যাঁ, তো আমরা এটাকে খুলে এবং এটাকে রিপেয়ারিং এবং আপনাদেরকেও দেখাবো যেহেতু এটা একটা আল্ট্রা সিলিং তো এই টিভিটি এই প্রবলেমটা হয় জন্য তো যদি পার্স খারাপ হয় তো আমরা পার্স চেঞ্জ করে দিয়ে যাবো আর যদি খারাপ হয় তো সেক্ষেত্রে এটা এখানে হবে না ঠিক আছে তো আমরা এখন খুলবো স্কিপ করে নিই ভিতরে ভাই আমরা একটা কোন মার্কেটে ভিতরে তো হ্যাঁ কোন মার্কেটে একটা আমি তো আমাদের অফিস তাহলে কোন মাসে গেলে পাই আর কোন মাসে গেলে তোর লস যাবে দেখে লাস্ট মাসে মার্কেটে শেষ মাসে আমাদের আচ্ছা, আচ্ছা। আমাদের লস যাবে এই মার্কেটটা সাইড দিয়ে বলতো আপনি টাকা দিছিলেন টাকা এরকম বলুন না আমাদের এক কাট দোকানে তো দেনার এরকম বলুন আমরা দেখি ও জানে লস যাবে দেখে আমরা বলি কি করে আমরা টাকা লাস্ট মাসে নাকি হ্যাঁ লেগুলো কম করে দিলে লেগুলো আর যদি খরচ বেশি করতে পারেন আপনি মোটরবাইক নিতে পারেন বা অটোবাইক আমাদের সাইকেলের অনেক কত বেলা এটা আসলে সম্ভবত এটার অরিজিনাল যে সার্কিট এটার অরিজিনাল কোনো সার্কিটটা না তো যার কারণে মেকানিক্স হয়তো যে কোনো মেকানিক্সের কাছে কাজ করিয়েছে তো হ্যাঁ না না না চলবে তো সেই মেকানিক্সরা হয়তো বাইপাস কাজ করে দিয়েছে তো আমরা এটা খুলে দেখব আসলে এটার কোন প্রবলেমের কারণে এই সমস্যাটা হয় তারপর আপনাদের দিয়েছে চ্যানেলের ভিতরে আমরা এটাকে খুলে নিলাম এখন এটাকে বার করিয়ে নেব কারণ এই অনেক পুরাতন আলট্রা আরেকটা বিষয় আপনাদেরকে রাখি এটা আসলে যে প্রবলেমটা এটার যে পাওয়ার সাপ্লাই রয়েছে এই পাওয়ার সাপ্লাইটা আসলে বাইপাস কাজ করে দিয়েছে কেএলওয়াই দিয়ে কাজ করে দিয়েছে যার কারণে হয়তো এরকম হতে পারে এটা এটা একবার ঠিক করে আনছি এর আগে তো আসছিল একবার ঠিক করছি কিন্তু ঠিক করে আনার পর ভালোই আসছিল এই দু তিন মাস ধরে এরকম দেখছি আমি এটা নিয়ে নাই সার্কিটটাও অনেকটা পুরান হয়ে গেছে যার কারণে প্রবলেম যে যাই হোক প্লাস আমরা সেটাকে খুলে রিপেয়ারিং করব তো কী কারণে হয় আমি আপনাদেরকে দেখাবো অবশ্য দেখানোর চেষ্টা করব ছোট আয়না আছে না আসলে এটার যে পুরো কাজটাই একেবারেই রিক্স কাজ করেছে কারণ তার তুর দিয়ে সব জয়েন করে কোনো কানেক্টিভিটি নেই একেবারে জয়েন করে কাজটি করেছে সাথে কাজ করাটাও অনেকটা কষ্টদায়ক কিন্তু কষ্টে হলেও কিন্তু আমরা নতুন সার্ভিসিং সেন্টার যেহেতু চালু করেছি যে সমস্ত হ্যাঁ? কষ্ট পুরাতন থেকে আমরা ওই আনাটা ওই আনার দিকে করলে হয় না এটাই হয় এটা যে কাজটি করেছে যে ই করেছে বা যে কোনো মেকানিক্সি করেছে তাতে সম্পূর্ণই লেক দিয়ে জ্বালাই এটা আসলে একটা রিক্সজনক কাজ তো আমরা এখন এটাকে প্লাগ দিব এবং প্লাগ দিয়ে এটার ভোল্টেজটাকে মেপে নেব আসলে কি ভোল্টেজে প্রবলেম না কি কোয়েলে প্রবলেম আমরা একটু দেখে নেব আপনি দেন যে এটা সমস্যা এটা আছে What a Thank you. তো ভিউয়ার্স এটার ভিতরে অ্যাকচুয়ালি আসলে লুজ ফাংশনও রয়েছে তো আমরা আগে লুজ ফাংশনটি সেরে নিই হ্যাঁ। তারপর বসে না বসে তো এটা প্লাইব্যাক লুজ ফাংশন রয়েছে তো আমি আগে লুজ ফাংশনটি সেরে নিই তো এই আলট্রাসিলিম টেলিভিশনগুলি আসলে একটা কঠিন তো এগুলির কাজ করা তো অনেকটা কঠিন যার কারণে হয়তো অনেক কাস্টমার সরি অনেক মেকানিক্সের একটা কষ্ট হয়ে যায় আমি দুষ্কনস্ট্রাকশন দিয়ে ছেড়ে নিলাম ছেড়ে নিলাম এখন আবারও লগ ইন করে দেবো তারপর কি হয় এটার আসলে অনেক জায়গায় লুজ ফাংশন রয়েছে আমরা লুজ ফাংশনগুলি সব সেরে নেব আঙ্কেল একটা জুটাই নেন হ্যাঁ আঙ্কেল আমার একটা তেনা দিন বাপটা না না না হ্যাঁ বাদ মল পরিষ্কার এমনি বন্ধুরা একটু স্কিপ করে নিই নাহলে ভিডিও

কাটিং করে নেব নতুন হিসাবে প্রচার করে থাকলে যেহেতু আমাদের সার্ভিসিং সেন্টারটি এখানে একেবারেই নতুন আমরা প্রচার করতে এসে জবান দিয়ে গিয়েছিলাম কাজগুলি করে দেবো যার কারণে আমরা কাজগুলি করে দিচ্ছি তো এই সমস্ত টিভি কখনই হোম সার্ভিসিং বাসায় বসে করা যায় না আর এমনিতেই এটা অনেকটাই পুরাতন বলতে গেলে আপনারা দেখেছেন সার্কিট যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মেকানিক্সের দোকানে গেলে অন্তত দুই তিন দিন মেকানিক সময় নেবে তো আমরা যেহেতু ট্রেনিং দিই আর আমাদের কাজগুলি অত দ্রুত আমরা করে দিই সেক্ষেত্রে করে দিয়ে গেলাম আশা করি আবার দীর্ঘদিন তিনি ব্যবহার করতে পারবেন কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি পাট পরে পড়ে যায় তাহলে হয়তো বেশি একটা দিন ব্যবহার করতে পারবেন না কারণ পার্স পরে গেছে পার জম পরে গেলে শত চেষ্টা করেও শত ভালো কাজ করার পরেও এইগুলি ভালো চলতে চায় না মিশিংটা অনেকটাই পুরাতন মানে কোনোরকম আর কি এত কম টাকায় কিনে নিয়েছেন যার কারণে